আল্লাহাক তৌফিক দান হাদিসের বইগুলো পরের ওস্তাদের কাছে গিয়ে শেখেন এরপরে সহবত সহবত আপনাকে আত্মশুদ্ধি দিবে আত্মশুদ্ধির কিছু পথ পদ্ধতি বলে দিলাম এখানে আমি একটা হাদিস বলবো এই হাদিসটা খুব ভালো করে শোনেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদ্সি যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন ওয়াজিব করেছেন এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে আল্লাপাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন আল্লাপাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে ডেকে নিয়ে আসেন তাকে ডেকে নিয়ে বলেন সরি এই যে আপনি ওঠা ওঠাউঠি করছেন আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে যখন আল্লাপাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাইল আলী ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিব্রাহল তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাহল আলী ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে জিব্রাহল আলী ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন জিব্রাইল ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় আল্লাহের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহ তাস্কিয়ার প্রয়োজন তাস্কিয়া না আসলে নূর আসবে না লাভ নাই ভাই প্রচুর ইবাদত বন্দী করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র অন্যরা সব কক্রোচ আপনি জান্নাতের ডিলার লাভ নাই ইবলিসের আকিদা এটা ইবলিসের আকিদা খলাক্তানি মিন্নার ও খলাক্তাহমিন তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ খালিদ এবং ওমর আল্লাহ আনহুর মতো সাহাবি বের করতে পারেন আল্লাহ পাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহবাক তাকে হেদায়ত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহবাক কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহবাক আপনাকে যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান নামে নিতে পারেন অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নাই তাস্কিয়া দরকার কদ আফলাহা মান জাক্কাহা কদ খাবা মান দাসাহা قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى তাস্কিয়ার পরে কি করবেন চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করার আল্লাহর ওয়াস্তে সুদ খায় না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাৎ করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসমাতুল হাসানা সেই মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের কথা সুদ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা অনেক দিন বলেছি আবারও বলছি শোনেন কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা আর একটা কথা বলে শেষ করছি অনেক রাত হয়ে গেছে যত লম্বা হবে ফজরের নামাজ কাজা হয়ে যাবে সেটা হলো আত্মশুদ্ধির পরে হালাল রিজিকের কথা বলেছে আল্লাহর বাসা সুদ খায় না ঘুষ দুর্নীতি যায় না এরপরে আমি যেটা বলবো যে প্রকৃত মিসকিনদের কাতারে আমরা যেন না দাঁড়াই মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না আরও বলবো পারিবারিক আদর্শ ঠিক করার চেষ্টা করেন চেষ্টা করেন আমি জানি এটা খুব ডিফিকাল্ট নিজেকে দিয়েই বুঝি এটা খুব ডিফিকাল্ট যে নূহ আলি ইসলামের কথা বললাম কমে লুত লুত আল ইসলামের কথা শোনেন তার স্ত্রী ইমান নিয়ে আসে নাই নবী সাল্লাহ আলী আসাল্লামের চাচারা ইমান নিয়ে আসে নাই এটাই সিস্টেম এটাই নিয়ম যখন দেখবেন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে আপনি ব্যর্থ তখন আপনি আসহাবুল কাহাফের মতো একা হয়ে যাবেন তাও ভালো আসহাবুল কাহাফের মতো একা হয়ে যাবেন একা একা দিনের পথে চলেন আল্লাহর কাজ আপনি একাই করেন ইব্রাহিম একা একটা উম্মা তার সাথে কেউ ছিল না সে একাই একটা উম্মাহ ছিল আল্লাহ তাকে একটা উম্মাহ বলেছেন আর এরপর যে কথাটা বলবো শেষ কথা সেটা হলো আল্লাপাক আমাদের সবাইকেই কিছু না কিছু প্রতিভা দিয়েছেন যান মাল সময় শ্রম কারো অর্থ কারো মেধা কারো লিখার ক্ষমতা কারো বলার ক্ষমতা কারো সংগঠিত করার ক্ষমতা ইত্যাদি আল্লাপাক যাকে যে ক্ষমতা দিয়েছেন আপনার প্রতিভাটাকে আপনি আল্লাহর পথে কাজে লাগান ছোট্ট কিছু করেন না এ তিনদের একটা প্রজেক্ট করেন একটা মসজিদ করেন একটা একটা মাদ্রাসা করেন একটা বক্তব্য করেন একটা স্কুল প্রতিষ্ঠা করেন একটা কলেজ প্রতিষ্ঠা করেন একটা অর্থনৈতিক কোনো সিস্টেম কিছু লঞ্চ করেন একটা ইসলামিক এনজিও করেন কিছু একটা করেন কিছু একটা করেন যা দিয়ে আপনার দিনের কোনো উপকার হয় ইসলাম এগিয়ে যায় ইনশাল্লাহ এভাবেই আস্তে আস্তে আস্তে আস্তে সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ তাহলে এবং আল্লাহর দিন যখন প্রতিষ্ঠা হবে সবাই সুখে থাকবে কেউ কষ্টে থাকবে না ইনশা আল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা তৌফিক এনায়াত করুন আমিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবার পারিবারিক আদর্শ সুশৃঙ্খল করে দিন ইসলামিক করে দিন আমাদের সবাইকে আল্লাহবাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং আমাদের মা বোনদেরকে আল্লাহবাক খাস পর্দায় থাকার তৌফিক দান করুন আল্লাহবাক আমাদের সবাইকে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং আমি এখানে যে কয়টা কথা বলেছি এর বাইরে আর কয়েকটা সাবজেক্ট পড়বেন আমি কোরআনে কথা বলেছি হাদিসের কথা বলেছি আরও বলেছি তাস্কিয়ার কথা আত্মশুদ্ধির কথা এরপর আর কয়েকটা সাবজেক্ট পড়বেন সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি ইসলামের ইতিহাস ইসলামিক অর্থনীতি আরও পড়বেন ইসলামিক জিওপলিটিক্স এবং জেনারেল লাইনে যারা যারা পড়ছেন এখানেই পড়াশোনা কন্টিনিউ করবেন পাশাপাশি ইসলামের এই লেখাপড়াগুলো করবেন আর মাদ্রাসা যারা পড়ছেন মাদ্রাসায় পড়ার পাশাপাশি আপনারা জেনারেল সাবজেক্টগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের জ্ঞানকে বাড়িয়ে দিন জ্ঞান অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে তাস্কিয়া দান করুন আত্মশুদ্ধি দান করুন আলেমুলামা সহবত দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমাদের যার যে অসুস্থতা আছে আল্লাহবাক সেগুলোকে শেফায় কামেলা দান করুন আমাদের মধ্যে যারা মারা গেছেন আল্লাহবাক সবাইকে মাফ করে দিন আমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم